এই যে এরা বুকে হাত বাঁধে এই যে ক্যামেরার এরা তো বেশি বেশি ই করবে এদেরকেই বলি একটু শোনেন রাগ করিয়েন না আজে বাজে কমেন্ট করিয়েন না এই যে ইহুদির দালাল বলেন আপনারা কেন এখানে হাত বাঁচে একটু লিখে দিয়েন কোন ইহুদি এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে এই যে আমিন বললে যে চিল্লান আমিন বললে যে বলেন যে ইহুদির দালাল তো কোন ইহুদি দিয়েছে একটু বলে দিয়ে যদি দেখতে পারি যে বেটা ইহুদি ইনশাল্লাহ কালকে ছেড়ে আর যদি দেখতে পান যে না বেটা ইহুদি না আমার কথা যে রুকু থেকে উঠে হাত তুলতেন আপনিও মেনে নিন সত্য গ্রহণে কোনো অহংকার নাই আপনি জানেন না এর মানে এই নয় যে জিনিস নাই শোনেন এই যে মসজিদ থেকে বের হো বলেন আচ্ছা একবারে সব বাদ দিলাম তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাঝাবে করে এটা সাফি মাঝাবে করে তো ওরা যে বাইর করলেন তার মানে ইমাম শাহি ইমাম হাম্বাল আহমেদ বিন হাম্বাল আসলে কি ওনাকে বের করে দিতেন বলে যে না না কেন কেমনে বের করবো উনি ইমাম তো উনি ইমাম ওনাকে বের না করলে ওনার মতো যিনি করছে ওকে কেন বের করবেন দুজন তো একই কাজ করতেছে দুইজন তো তো কেন আলাদা করতেছেন বিভক্তি করিয়েন না ওয়ালা তাফাররাকু বলেছে আল্লাহ ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ওয়ালা তাফাররাকু বিভক্ত হয়ে না এটা ওয়ার্নিং এটা ওয়ার্নিং এটা হচ্ছে সতর্কীকরণ বিভক্ত হয়েও না রাসুল বলেছে ওনার বনি ইসরাইলে আগে বনি ইসরাইলে বাহাত্তরটা ছিল তোমরা তিয়াত্তরটা হবা এটা আদেশ নয় এটা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ এটা কি তার মানে ষোলো আমার বনি ইসরায়েলে বাহাত্তরটা বিভক্ত হয়েছিল আমারও মতো তিয়াত্তরটা হবে খবরদার একটাই থাকবা আল্লাহ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবা আলাদা হয়ে না মক্কাতুল মোকাররামায় মাদিনাতুল মুনাওয়ারায় সবাই যদি সলাত আদায় করে আপনার মসজিদে আদায় করলে অসুবিধা কোথায় কেন এমন করেন এখানে এসে সলাত আদায় করেন না মাসা আল্লাহ সমস্যা কোথায় ইমাম সাহেব তো যা বলছে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে বলছে আপনি বলেন না জয় ইমাম সলাতে সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত দিলেন না ঘটনা কি ইমাম আপনাকে বলবে ভাই আপনাদের সবাইকে নিয়ে যে এখন একটা মোনাজাত দেব কিসের উপরে ভিত্তি করে কার আদেশের উপরে ভিত্তি করে দেব যদি ওই লোকটার নাম বলতে পারেন আর আল্লাহ যদি আদেশ থাকে ওকে মানার আমি মেনে দেব আর আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন নবী মনে করেন আপনি মনে করেন যে এমনি এমনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী মনে করেন না আল্লাহ ওনাকে মনোনীত করছে তাই আপনি ওনাকে নবী বলেন সাল্লাহ রহমতুল্লাহ তাই আপনি রহমতুল্লাহ বলেন আল্লাহ ওনাকে সুপারিশ করার সুপারিশ করার অনুমতি দিবেন তাই উনি সুপারিশ করবেন এটাই আপনি এটা বিশ্বাস করেন আল্লাহ ওনাকে শেষ নবী হিসেবে মনোনীত করছে তাই আর নবী আসবে না তার মানে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এমনি মানতেছেন না কে বলার কারণে মানতেছেন কে বলার কারণে মানতেছেন তো জন্য বললাম ইয়ান সালাম আলাইকে বলে একটা মিরাত আমিও পড়া দেব তবে বলবেন আদেশটা কার যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটার লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয় ওয়াজিব হয় নফল হয় আমি শূন্য দিন মেনে নেব আমিও করে ফেলবো ইনশাল্লাহ একটা অহংকার করিয়েন না আর কিভাবে বোঝাবো আর কিভাবে বোঝাবো বলো আর জানি না আর জানি না বল্লাই জানি না জ্ঞান এখানে শেষ অহংকার করিয়েন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান